হস্তমৈতন করেন না এমন যুবক যুবতী পাওয়া খুবই কষ্টকর সাম্প্রতিক এক গবেষণা মতে প্রায় নব্বই শতাংশ নারী পুরুষ হস্তমৈতন করে থাকেন আর চিকিৎসা বিজ্ঞানের মধ্যে এটি যৌবন বয়সের স্বাভাবিক কার্যকলাপগুলোর মধ্যে একটি যারা বলেন তাদের যৌবন বয়সে একবারও হস্তমৈতন করেন না তারা স্বাভাবিক নয় বরং অস্বাভাবিক মানুষ হিসেবে ধরে নিতে পারেন কিন্তু এই হস্তমৈতন যদি অতিরিক্ত আকারে হয়ে থাকে তাহলে আপনার লাইফ বরবাদ হতে পারে আপনার সংসার জীবন যেটাকে আমরা বিবাহিত জীবন বলে থাকি তা কখনো সুখের হবে না কেননা যৌনক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যেতে পারে এবং তা ঠিকভাবে কাজ নাও করতে পারে তাছাড়া শরীরের অন্যান্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রস্রাব প্রক্রিয়ার সমস্যা হতে পারে দ্রুত বীর্যপাতের প্রধান কারণও কিন্তু এই অতিরিক্ত হস্তমৈতন আপনারা জানেন কিনা জানি না তবে হস্তমৈতনের ফলে অনেকেই কানে কম শোনেন এবং চোখেও ঘোলা দেখতে পারেন তবে যারা হস্তমৈতনে অভ্যস্ত হয়ে পড়েছেন তাদের পক্ষে হঠাৎ করে হস্তমৈতন ত্যাগ করা প্রায় অসম্ভব তাই ধীরে ধীরে হস্তমৈতন ত্যাগ করা এবং অকাল বীর্যপাত রোধ করার চেষ্টা করতে হবে এই মুহূর্তে আপনার মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে যেমন কিভাবে হস্তমৈতন থেকে বাঁচা যায় অথবা কিভাবে হস্তমৈতন ছাড়তে পারেন এবং আপনি যদি এই নিজের অস্তিত্ব ধ্বংসকারী পাপ থেকে নিজেকে বাঁচাতে চান এবং কোনো সমাধান যদি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখে নিন কেননা এই ভিডিওটিতে আমি অনেক রিসার্চ করার ফলে যে কাজগুলো সত্যি কার্যকরী সেগুলো এবং আমি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করা কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান প্রথমেই কোন কোন সময় বেশি হস্তমৈথন করেন সেই সময়গুলো মনে মনে চিহ্নিত করুন তাহলে সতর্কতা অবলম্বন করতে খুবই সহজ হবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি কোনো রুমে একা একা থাকেন তখন এই খেয়ালগুলো বেশি আসে যখনই দেখবেন যে আপনি কোনো রুমে একা একা বসে আছেন এবং এই খেয়ালগুলো আসছে তাহলে রুম থেকে ঝটপট বেরিয়ে পড়েন মাঠে যেতে পারেন ফ্যামিলির সাথে সময় কাটাতে পারেন অন্তত রুম থেকে বেরিয়ে আসতেই হবে বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন বা হঠাৎ কোনো সময়ে যদি এমন ইচ্ছে হয় তাহলে সাথে সাথে কোনো শারীরিক ব্যায়াম বা পরিশ্রমের কাজে লেগে যেতে পারেন যেমন বুকডন বা অন্যান্য ব্যায়াম আছে সেগুলো করতে পারে যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায় অর্থাৎ হস্তমৈতন করার মতো আপনার শক্তি না থাকে ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করতেই থাকুন আর গোসল করার সময় যদি এমন ইচ্ছা জাগে তাহলে শুধু ঠান্ডা পানি ব্যবহার করুন এবং দ্রুত গোসল ছেড়ে বাথরুম থেকে বেরিয়ে আসুন নাম্বার টু কম্পিউটারে পর্ন দেখতে দেখতে হস্তমৈথন করলে আপনার কম্পিউটারটি লিভিং রুমে নিয়ে আসুন যাতে অন্যরাও দেখতে পারে যে আপনি কি করছেন এতে করে আপনার হস্তমৈথন করার আশঙ্কাটা অনেকটাই কমে যাবে এবং পর্ন সাইটগুলোতে ঢোকা বন্ধ করার চেষ্টা করুন আবার বেশিরভাগ সময় অনেক অ্যাডাল্ট অ্যাডগুলা আমাদের সামনে চলে আসে যা অনেককে আসক্ত করে ফেলে সেজন্য আরেকটা কাজ করতে পারেন আপনি যে ব্রাউজারটা ইউজ করেন সেই ব্রাউজারটাতে আপনি অ্যাড ব্লকার ইউজ করতে পারেন যেমন ক্রম ব্রাউজার যদি আপনি ইউজ করেন তাহলে অ্যাড ব্লকার এক্সটেনশনটা অ্যাড করেন তাতে আপনার অনেকটাই ঝুঁকি কমে যাবে নাম্বার থ্রি ধৈর্য ধরতে হবে একদিনেই এই নেশা থেকে মুক্তি পাবেন এমনটা হবে না একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা থেকেই বের হয়ে আসা যায় মাঝে মাঝে ভুল হয়ে যাবে তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না চেষ্টা করে যান করতেই থাকুন ছোটো ছোটো টার্গেট সেট করুন ধরুন প্রথম টার্গেট টানা দুই দিন হস্তমিতন করবেন না এরপরে টানা তিন দিন হস্তমিতন করবেন না এভাবে আপনি ধীরে ধীরে দিনের সংখ্যা বাড়াতে থাকবেন নাম্বার ফোর আপনার বন্ধুদের মাঝে যারা বেশিরভাগ সময় মেয়েদের নিয়ে অথবা পর্ন মুভি নিয়ে বেশি আলোচনা করে তাদেরকে সব সময় এড়িয়ে চলার চেষ্টা করুন আর আমাদের জীবনে অনেক খারাপ বন্ধু থাকে যাদের আমরা চিনতে পারি না তাই বারে বারে ধোকা খাই আসল আর নকল বন্ধু কিভাবে চেনা যায় তা নিয়ে আমার একটি ভিডিও আছে আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন এবং আপনি চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন এরকম আত্মোন্নয়নমূলক ভিডিও তাছাড়া বুক রিভিউজ এবং বুক সামারিজগুলা এই এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি এবং নাম্বার ফাইভ রাতের বেলা হস্তমৈথুন করলে কারো কারোর সাথে আপনি রুম শেয়ার করতে পারেন বা দরজা জানালা খোলা রেখে আলো জ্বালিয়ে ঘুমান উপর হয়ে শুয়ে ঘুমাবেন না যখন দেখবেন যেসব এত সব চেষ্টা করেও একা একা সফল হতে পারছেন না তখন বন্ধুবান্ধব বিশ্বস্ত এবং বিশ্বস্ত বন্ধুবান্ধব পরিবার ডাক্তার এদের সাহায্য নেওয়া যায় এখানে লজ্জার কিছু নেই এবং নাম্বার সিক্স সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আপনি সময় মতো নামাজ পড়তে পারেন এবং যার যার মতো করে ধ্যান বা মেডিটেশন করতে পারেন এটাতে অনেক উপকার হয় এবং হস্তমিতন চারতে খুবই সাহায্য করে এই তো আশা করি এই বিষয়গুলো মেনে চলতে পারলে আমার বিশ্বাস আপনি এই পাপ থেকে বাঁচতে পারবেন সবশেষে একটি কথা আপনারা যারা আমাকে বিভিন্নভাবে বলেছেন যে ভাই ভিডিও কবে আসবে ভিডিও কবে আসবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমি আপনারা জানেন আমি অনেক দিন যাবত ভিডিও দিতে পারিনি তার কারণ হলো আমার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল আলহামদুলিল্লাহ সবই সমাধান হয়েছে এখন থেকে প্রতি শুক্রবারে রাতে ভিডিও আসবে কথাটা মাথায় গেঁথে নিন একেবারে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে রাতে ভিডিও আসবে আশা করি সবাই আগের মতো পাশে থাকবেন সবশেষে একটাই কথা বলি চলুন একসাথে জ্ঞানের প্রতি হাঁটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ